হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন Cobra gaming YouTube channel so finally Bangladesh সার্ভারে চলে এসেছে ডিসকাউন্ট ইভেন্ট তো আমি শুধু ইলাইট পাসটাই নেব তো চলেন দেখি তো প্রথম সিরিজ নিয়ে লাভ করেছে সাত পার্সেন্ট তো ফাইনালি নিলাম একশো নিরানব্বই ডায়মন্ড ইলাইট পাস তো এখন আমি ইলাইট পাসের সবগুলো আইটেম ক্লেম করে নিব এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ ছিল সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই